তুই মাহদির সুন্দর ঘুরতে ফুল সখী পিতা নিয়ে সুস্মি আল্লাহ মতবার রুখতে এখন থেকে থাকো তুই নিখই তুই মাহদির সুন্দর ঘুরতে ফুল সখী পিতা নিয়ে সুস্মি আল্লাহ মতবার এখন থেকে থাকো তৈরি হয়ে উঠতে হবে দাজ্জাল আসবে মহাকাল উঠতে হবে দাজ্জাল তোর এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে হাতে হাতে থাকে বেজা ভাঙ্গা মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিল থাকে বেইমান হবে না তো সে বেইমান ঠিক না যার দিল থাকে বেইমান হবে না তো সে বেইমান

মুজাহিদ পালাবে পদে পদে আসবে মুসিবা চারিদিকে পড়বে পাপের ঘুম মন খোলা ধরবে সমাজ আসেন হাজার বেলাল আসবে মহাকাল রুখতে হবে দাদ্দার আসবে মহাকাল রুখতে হবে দাদ্দার আসবে মহাকাল রুখতে হবে দাদ্দার আসবে মহাকাল